কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে জোনাকি আলো নিভিয়ার জলে শালমোহন বনে জোনাকির আলো নিভে আর জলে শাল মহার বনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে কবিতার সাথে সুর হাত রেখে হাতে কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে সেই কথা ভেবে কিছু যাম স্মৃতি নকশা জবাকি গাবর জলে শাল মহুর বনে জবাকি গালিভিয়ার জলে শাল মহুর বনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে চোখ দুটি মেলে অতীতের ছবি আঁকা হয়ে গেলে চারিদিকে চোখ দুটি মেলে জোনাকি নালো নিভে আর জলে শাল মহুয়ার বনে জোনাকি নালো নিভে আর জলে শাল মহুয়ার বনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে